সামনের ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা শিখব পাস টেন্স এর গঠন এই পাস্ট টেন্সকেও আমরা চারটি ভেগে ভাগ করি এক হলো পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ অতীতকাল দ্বিতীয় হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলতে থাকা অতীতকাল তৃতীয় হলো পাস্ট পারফেক্ট টেন্স মানে শেষ হয়েছে অতীতকাল চতুর্থ হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে সময় ধরে চলতে থাকা অতীতকাল তার আগে এই পাস্ট টেন্স বা অতীতকাল বলতে বোঝায় যে বর্তমানে যে ঘটনা ঘটেছে তার দশ দিন আগে যে ঘটনা ঘটবে বা এক বছর আগে বা একশো কোটি বছর আগে এরকম সময়ের আগে যেই ঘটনাগুলি ঘটবে তাকেই অতীতকাল বলা হয় বাংলায় ক্রিয়াপদের শেষে ল লে লাম ইত্যাদি থাকবে এখন আমরা শিখব সাধারণ অতীতকাল মানে পাস্ট ইনডেফিনিট টেন্স এর গঠন এর ইতিবাচক গঠন হল subject plus V two plus object এখানে ভি টু মানে হল ভার্ব এর পাস্ট ফর্ম অবলিক subject plus D plus V two plus object এই subject plus D plus V two plus অবজেক্টটি যখন আমরা না বাচকে করতে যাব তখন এই ফর্মুলা ইউজ হবে এর একটি উদাহরণ হলো ইউ স এ লায়ন তুমি একটি সিংহ দেখেছিলে এখানে সি এর ফার্স্ট ফর্ম স বসেছে এরপর আমরা যাব না বাচকের গঠন গঠনটি হবে subject plus did plus not plus main verb plus object এর একটি উদাহরণ হলো he did not buy the book মানে তিনি বইখানি কেনেননি এখানে বাই মানে কেনা বাই হলো একটি মূল ভার্ব হি হলো subject did not did not বসে গেছে দ্য বুক হলো অবজেক্ট এরপর আমরা যাব প্রশ্নবাচকে এর গঠন হবে did plus subject plus main verb plus object এর একটি উদাহরণ হলো did Sachin make a century মানে সচিন কি একটি সেঞ্চুরি করেছিল এখানে সচিন হলো সাবজেক্ট মেঘ হলো একটি ভার এই সেঞ্চুরি হলো অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক নাউনের গঠন এই গঠনটি হবে did plus not plus subject plus verb plus object এর একটি উদাহরণ হলো did not Manju draw the picture মানে মঞ্জু কি ছবিটি আঁকল না এই বাক্যটিতে মঞ্জু হলো সাবজেক্ট ড্র হলো ভার্ব দ্য পিকচার হলো অবজেক্ট এরপর আমরা যাব না প্রশ্নবাচক প্রনাউন এর গঠন এই গঠনটি হবে did plus subject plus not plus main verb plus object এর একটি উদাহরণ হলো did you not throw a stone মানে তুমি কি পাথর ছোড়নি এই বাক্যটিতে ইউ হলো সাবজেক্ট থ্রো মানে ছোড়া থ্রো একটি ভার এই স্টোন হলো অবজেক্ট বাড়ির জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হলো যা নেক্সট ভিডিওতে সলভ করে দেওয়া হবে প্রিভিয়াস ক্লাসে কিছু হোমওয়ার্ক ছিল বাড়ির জন্য যা এখন আমরা সলভ করব দেখো এক নম্বর প্রশ্ন গত তিন দিন ধরে বৃষ্টি পড়ছে বাক্যটিতে পড়ছে শব্দটি দেখো বর্তমানকালে বোঝাচ্ছে এবার দেখো গত তিন দিন ধরে মানে সময় ধরে বলা হচ্ছে কিন্তু এখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে না তাহলে এই বাক্যটি হবে সময় ধরে চলতে থাকা বর্তমান কাল এর গঠন অনুযায়ী বাক্যটি হবে it has been raining for the last three days নির্দিষ্ট সময় ধরে উল্লেখ করা নেই জন্য এই ফর শব্দটি বসেছে এরপর আমরা যাব দ্বিতীয় প্রশ্নে এখানে দেখো বাবা কি সোমবার থেকে ওষুধ খাচ্ছেন এখানে কি কথাটি রয়েছে শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে এটি হলো প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক আবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে সোমবার থেকে মানে নির্দিষ্টভাবে উল্লেখ করা আছে তাহলে এখানে সেন্স কথাটি থাকবে সুতরাং বাক্যটি হবে has my father been taking this medicine since Monday last এরপর তিন নম্বর প্রশ্নে দেখো যে সাত দিন ধরে তুমি বাজারে যাচ্ছ না এখানে না কথারই রয়েছে তাহলে এটি না বাচকে রয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করো যে সাত দিন ধরে মানে নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই সুতরাং এখানে ফর কথাটি বসবে সুতরাং বাক্যটি হবে you have not been going to market for seven days এরপর দেখো চার নম্বর প্রশ্নে উনিশশো সাল থেকে তিনি বইখানি লিখেছেন এখানে উনিশশো সাল থেকে মানে নির্দিষ্ট একটি দিন থেকে উল্লেখ করা আছে তাহলে তার আগে কি হবে সিন্স বসবে সুতরাং বাক্যটি রয়েছে ইতিবাচকে এবং এর ইংরেজি মানে হবে he has been writing the book since nineteen hundred ninety six এরপর আমরা যাব পাঁচ নম্বরে এই পাঁচ নম্বর বাক্যটি দেখো যে আমি কি দু বছর ধরে এই স্কুলে পড়ছি না এখানে শেষে না কথাটি রয়েছে তার সাথে প্রশ্নবোধক চিহ্ন এবং সামনে কী কথাটি রয়েছে তাহলে এটি না প্রশ্নবাচকে রয়েছে এবং লক্ষ্য করো যে সামনে আমি আমি মানে আই আই হলো একটি প্রোনাউন তাহলে বাক্যটি রয়েছে না প্রশ্নবাচক প্রোনাউনে আবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দু বছর ধরে কথাটি উল্লেখ করা হয়েছে মানে সময় ধরে চলতে থাকা বর্তমান কাল সুতরাং বাক্যটি হবে have I not been reading in this school for two years এরপর ছয় নম্বর প্রশ্নটি দেখো যে উর্মি কি তিন ঘন্টা ধরে দেব সায়রে সাঁতার কাটছে না শেষে না এর সাথে প্রশ্নবোধক চিহ্ন এবং সামনে কি কথাটি রয়েছে তাহলে এটি না প্রশ্নবাচক রয়েছে কিন্তু তার সামনে দেখো উর্মি উর্মি একজন ব্যক্তির নাম তাহলে এটি নাউন সুতরাং বাক্যটি রয়েছে না প্রশ্নবাচক নাউনি কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে তিন ঘন্টা ধরে মানে সময় ধরে চলছে তাহলে সময় ধরে চলতে থাকা বর্তমান কালের না প্রশ্নবাচক নাউন এর গঠন অনুসারে বাক্যটি হবে has not Urmi been swimming in দেবসায়ার ফর থ্রি আওয়ার্স আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখব